বাংলার তৌহিদি জনতা ভেঙে গুড়িয়ে দেবে ঠিক কিনা আমার ভাইরা বসেন কথা বলতে দেন যেহেতু আমরা বেশি সময় নেব না তার ভিতরে আমাদের কথা শেষ করতে হবে ঠিক কেনা বাংলার জমিনটা মনে করো না যে তোমাদের কাছে আমরা বর্গা দিয়েছি ঠিক কেনা কারণ এদেশের তৌহিদি জনতা যদি একবার পথে নেমে পড়ে ঠেকানোর মতো ক্ষমতা তোমাদের হাতে থাকবে না ঠিক না অতএব স্কুল থেকে আজকের যে এই নির্দেশনা দিয়েছে অনতি ব্রহ্মে স্কুলের গভর্নিং বডির কাছে আমরা বলবো দ্রুত গতিতে তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুলের বারান্দা থেকে তাকে বের করে দিয়ে দেন ঠিক কিনা কারণ একটা স্কুল থেকে যদি শুরু হয়ে যায় নাস্তিকরা সব স্কুলের ভিতরে এটা করতে শুরু করে দেবে ঠিক কেনা এটা কি ভারতবর্ষ পাইছো নাকি এটা কি ভারতবর্ষ পেয়েছ এটা ভারতবর্ষ নয় এটা হলো কোরআনের পাখির বাংলার জমিন ঠিক কিনা মনে করেছো একটা পাখিকে আটকে রেখেছি কথা বলার মতো আর কেউ নাই শুনে রেখে দিয়ে দাও একটাকে আটকে রেখে দিয়েছ লক্ষ লক্ষ কোরআনের পাখি তৈরি হয়ে গেছে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া একটা হুঙ্কার দিবে তাওহিদি জনতা সব রাস্তায় নেমে পড়বে তোমাদের বিরুদ্ধে ঠিক না আমার মুসলমান ভাইরা এজন্য কোন অবস্থাতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমরা এটাকে গ্রহণ করব না ঠিক কিনা এজন্য পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা আমরা প্রশাসনকে সরকারি দল বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে বাধ্য হব ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইরা বাংলার জমিনকে কলুষিত করার জন্য চক্রান্তকারীরা দেশি বিদেশি চক্রান্তকারীরা উঠে পড়ে লেগে গেছে ঠিক কিনা সকলের চোখ পড়েছে এই সোনার বাংলাদেশের প্রতি টিকেরা কিন্তু চোখ ফালাইয়া সামনের দিকে আগাইতে পারবো না এদেশের তামাল ছেলেরা মুক্তিযুদ্ধে যেমন বঙ্গবন্ধুর আহ্বানে ঘর বাড়ি স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে দিয়ে রাজপথে নেমে সুদূর নয় মাস দীর্ঘ রক্ত সংঘর্ষের মাধ্যমে লাল সবুজের পতাকা যেমন তারা পথপথ করে উড়িয়েছে ঠিক তেমনি ভাবে এখনো পর্যন্ত তৌহিদি জনতা রাস্তায় নেমে আবারও তোমাদের বিরুদ্ধে সেই অবস্থা ভূমিকা রাখতে তারা সক্ষম হবে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা অথায় আমাদের চোখ কান সজাগ রাখতে হবে ঠিক কিনা আমরা কারোর বিরুদ্ধে না আমরা কোরআনের পক্ষে ঠিক কিনা কোরআনের বিরুদ্ধে যদি কেউ যায় মুসলমানরা এক চুল পরিমাণ এই কোরআনের পথ থেকে দূরে যাবে না ঠিক না অতএব খবরদার এই বাংলার জমিনে এই দুঃসাহস দেখানোর মতো এই বাংলার জমিনে ইচ্ছা পোষণ করলে সমস্ত বীজ ধাত আমরা প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে তোমাদের ভেঙে দিয়ে দেব ঠিক কেনা